তিন এক গুণে তিন তিন দুই গুণে ছয় তিন তিন গুণে নয় তিন চার গুণে বারো তিন পাঁচ গুণে পনেরো তিন ছয় গুণে আঠারো তিন সাত গুণে একুশ তিন আট গুণে চব্বিশ তিন নয় গুণে সাতাশ তিন দশ গুণে ত্রিশ